আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাতু ওসালামু আলা মাল্লা নবী বাদা ফাউদ বিল্লাহি মিনা শৈতানি ওয়াজিম বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো বিশ্ব ভালোবাসা দিবস তথা চোদ্দই ফেব্রুয়ারি এ বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবেন আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাকলতু ওইলাইহি ইউনিব বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি কেননা এ বিষয়ে আমাদের খুব সচেতন সাবধান হতে হবে যে বিষয়টা আমাদের ভিতরে থাকার কারণে গোটা সমাজটা নষ্ট করে দিচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস এটা কোথা থেকে আসলো কিভাবে এসেছে আমাদের ভিতরে কিভাবে এটা প্রবেশ করলো এটা সম্পর্কে আমাদের খুব জরুরিভাবে আমাদের জানা দরকার আল্লাহ সুবাহানা হুয়া আমাদেরকে কাকে ভালোবাসতে বললেন আমাদেরকে কি নির্দেশ করেছেন আর আজকে আমরা কোন দিকে যাচ্ছি রাসুল্লাহ সাল আলী তিনি বলেন ফত্তাক দুনিয়া অত্তাক নেশা রাসুল সাল্লাহ আলী এখানে দুটি বিষয় সম্পর্কে আমাদেরকে খুব জোরালোভাবে তিনি অবগত করেছেন এক নম্বরে বলেছেন ফাত্তাক দুনিয়া দুনিয়া থেকে বেঁচে থাকো অত্যাকুল নেশা তোমরা নারী থেকে বেঁচে থাকো একদিকে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করে আমরা দুনিয়ার সাথে নিজেদেরকে মিশিয়ে নিলাম অপরদিকে এই চোদ্দোই ফেব্রুয়ারি পালন করে উদ্দেশ্য হলো নারী ও পুরুষের অবাধ মেলামেশা একজন যুবতী আর এক যুবতীকে ভালোবেসে অবৈধ সম্পর্ক তৈরি করে এই দিবসটাকে উদযাপন করা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে বললেন মিসকাতের হাদিস প্রথম খণ্ডে কল রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম লা ইউ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তোমরা মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি মোহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে কাকে রাসুল্লাহ সাল আলহিসাল্লামকে ভালোবাসতে হবে আগে আর আজকে আমরা কি করছি ভালোবাসছি সেটা কেমন ভালোবাসা অবৈধ সম্পর্ক কেমন সম্পর্ক ইহুদি খ্রিস্টান দিকে ছুড়ে ফেলে দেওয়া একটা আদর্শ যেটা আমাদের বাংলাদেশে খুব বেশি চালু আমরা খুব বেশি ওটাকে পালন করছি কারা পালন করছে এক শ্রেণীর মুসলিম ভাই নাম তার আবদুল্লাহ নাম আব্দুর রহিম নাম আকরাম মানে এক কথা ইসলামিক নাম বিভিন্ন ইসলামিক নাম রেখে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে ইহুদি খ্রিস্টান থেকে ছুড়ে ফেলে দেওয়া একটা আদর্শ আমরা পালন করছি কিন্তু এই মুসলিম ভাইয়ের উদ্দেশ্য এই মুসলিম ভাইয়ের টার্গেট এই মুসলিম ভাইয়ের এই ইহুদি খ্রিস্টানের দিবস পালন করার আগে এই ভালোবাসা দিবস পালন করার পূর্বে ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে কিন্তু আজকে আমরা সেই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালো না বেশে আমরা ভালোবাসছি অবৈধ সম্পর্ক চোদ্দোই ফেব্রুয়ারি খ্রিস্টানদের উৎসব আদর্শ হিসাবে মানতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে ইসলামকে আদর্শ হিসাবে আমাদেরকে মানতে হবে মহান আল্লাহ সুবহান সুরাহাদাবের একুশ নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছেন লাকাদ কান লাকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হলো রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ তাহলে আমরা একদিকে ভালোবাসা দিবস পালন করছি ইহুদি খ্রিস্টান থেকে ছুড়ে ফেলে দেওয়া একটা সিস্টেম যে সিস্টেম আমাদেরকে ছুড়ে দিয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি এদিকে রাসুল সাল্লাহ সাল্লামের নিষেধ রয়েছে হাদিস অনুপাতে মিসকাতের হাদিসের প্রথম খণ্ডে স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছেন পিতা মাতা সন্তান আদি সব কিছু থেকে ভালোবাসতে হবে রাসুল সাল্লাহ সাল্লামকে অপরদিকে আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি আমাদেরকে সুরা আহাদাবের একুশ নম্বর আয়াত দিয়ে প্রমাণ করে দিচ্ছেন বলে দিচ্ছেন আমাদেরকে যে ভালোবাসতে হবে আদর্শ হিসেবে মানতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে আমরা এই আল্লাহ ও আল্লাহ রসুলের নির্দেশগুলাকে ধোলায় লণ্ঠিত করে আমরা ভালোবাসা দিবস পালন করছি ইহুদি খ্রিস্টান থেকে ছুড়ে ফেলে দেওয়া একটা আদর্শ যেটা ইসলামের নির্দেশ নয় আমরা চোদ্দ ফেব্রুয়ারি পালন করছি মা দিবস পালন করছি থার্টি ফার্স্ট নাইট পালন করছি আরও কত উৎসব আমাদের মাঝে চালু আছে আরও কত দিবস আমরা পালন করছি কিন্তু আমাদের ভাবা উচিত ছিল একজন মুসলিম হিসাবে একজন মুসলিম ভাই হিসাবে আমাদের পালন করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা এসেছে আল্লাহ আমাদেরকে যে নির্দেশটা দিয়েছেন এটাই একজন মুসলিম উম্মা একজন মুসলিম ভাই একজন মুসলিম বোন সেই আল্লাহ নির্দেশ যখনই আসবে সাথে সাথে সেটা মেনে নিবে কিন্তু আজকে মুসলিম সমাজ দুনিয়ার সাথে মিশে গেছে দুনিয়ার আদর্শের সাথে মিশে গেছে দুনিয়া যেটা আমাদেরকে দিচ্ছে সেটা আমরা গিলে গিলে খাচ্ছি এই দুনিয়াতে মানুষ যেটা করছে সেটা আমরা মানছি এই দুনিয়াতে একজন খ্রিস্টান যেটা আদর্শ হিসাবে সে খ্রিস্টান আদর্শ পালন করছে মুসলমানের সামনে সেটা ফেস করছে সাথে সাথে একজন মুসলিম ভাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এটা তো মুসলিমের আদর্শ নয় একজন মুসলিমের আদর্শ নিখুঁতভাবে পথ চলবে একজন মুসলিমের আদর্শ ইহুদি খ্রিস্টান থেকে ছুড়ে ফেলে দেওয়া সবগুলাকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহান হুয়া তালার নির্দেশের কাছে মাথা নত করবে কোরআনের মধ্যে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে কি অবগত করেছেন রাসুল সাল্লাম কি আমাদেরকে হাদিসের মাধ্যমে নির্দেশ করেছেন এটা ডাইরেক্টভাবে পরিপূর্ণভাবে সেটা মেনে নিবে আসুন সাহাবাদের ইসলামের দিকে একটু যাই উমর রাজি আল্লাহ তাল আনহু আবু বকর রাজি আল্লাহ তাল আনহু ওসমান রাজি আল্লাহ তাল আনহু আলী রাজি আল্লাহ তাল আনহু সাহাবায়াক সাহাবা যারা আছেন তারা ইসলাম কিভাবে দেখতেন আপনাকে ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করে দেই মসজিদে বসে আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন আবু বকর ওমর উসমান আলী সকলে একত্রে বসে আছেন ওমর আজ্লাহ তাল্লাহ তাওরাত নিয়ে এসেছেন তাওরাত নুসখা তাওরাত নিয়ে এসে বলছেন ইয়ারাসুল্লাহ এটা হলো তাওরাত এটা এই এই বিভিন্নভাবে তিনি বর্ণনা দিচ্ছেন এদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আবু বাকর আল্লাহ তালা তিনি বলছেন ওমর তুমি কি দেখছো না রাসুলের অবস্থা দেখো রাসুলের অবস্থাটা কি সাথে সাথেই ওমরাজি আল্লাহ তালাহ তাও রাসুলে ফেলে দিয়ে বলছেন রাজিতুবিল্লাহ রব্বা ওবুল ইসলামী দিনাও অবি মোহাম্মদ নবী সাল্লাহ আজকে ইসলামকে দিন হিসেবে পেয়েছি আল্লাহকে রব হিসেবে পেয়েছি ইসলামকে দিন হিসেবে পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমার অন্তর্ষিক্ত হয়েছে তাহলে যেখানে ওমরাজি আল্লাহ তালাহ আল্লাহর পক্ষ থেকে আশা গ্রহণ তো আসমানি কিতাব তাওরাত এর প্রতি ভালোবাসা যাবে না আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হচ্ছে রাসুল্লাহ সাল আলী সাল্লামের উপরে সেটা ভালোবাসতে হবে এটাই ছিল রাসুলের নির্দেশ সেই তাওরাত ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ভালোবাসা প্রকাশ ঘটালেন ভালোবাসা দেখালেন আর আজকে আমরা যেখানে আল্লাহর পক্ষ থেকে ওহি গ্রহণ তো তাওরাত যেখানে মানা যাবে না সেখানে আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ কত সুন্দর করে আমাদের মাঝে দিচ্ছে আর আমরা চমৎকারভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস আমাদের নয় এই ভালোবাসা এই দিবসের দিন লাখো লাখো মা বোন তাদের ইজ্জতগুলাকে লুণ্ঠিত হচ্ছে ইজ্জত চুরি হয়ে যাচ্ছে তাদের ইজ্জতগুলাকে আমরা চমৎকারভাবে নষ্ট হয়ে যাচ্ছে অমুক গার্ডেন অমুক গার্ডেন বিভিন্ন গার্ডেনে গিয়ে বিভিন্ন জেলাতে বিভিন্ন গার্ডেনে গিয়ে তারা যে অবাধ মেলামেশা করছে এক পর্যায়ে দেখা যাচ্ছে সেই বোন প্রতারিত হয়ে যে ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলে দেহ ভক্ষণ করেছে বটে দেহ ভক্ষণ করে প্রতারণা করে সে এক পর্যায়ে সে মেয়েকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এতে করে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে অপর দিকে প্রতারিত হয়ে সে নিজের স্থান থেকে একদিকে হারাম কাজ করলো জিনা করলো একদিকে জিনা করে আল্লাহর কাছে পাপি হয়েছে অপরদিকে এক পর্যায়ে দেখা যায় এই বোন যে ছেলের সাথে সম্পর্ক এই ছেলে মেনে না নেওয়ার কারণে সে তার নিজের জীবনকে তসনস করে দিয়ে সে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি পরের দিন পত্রিকায় বহু পত্রিকাতে দেখা গেছে দেখা যায় যে অমুক জায়গাতে অমুক এই হওয়ার কারণে এক মেয়ের জীবন চলে গেছে অমুক জেলাতে ছেলেমেয়ের অবাধ সম্পর্ক পিতামাতা মেনে না নেওয়ার কারণে দুটা ছেলে মেয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে বহু প্রমাণ আছে আরে ভাই জিনাত ইসলামে হারাম অবাধ সাহেব ইসলামে জায়জ নেই চোদ্দই ফেব্রুয়ারি বলেন মা দিবস বলেন থার্টি ফার্স্ট নাইট বলেন কোনো দিবস ইসলামে জায়জ নেই একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর আমরা যে দিবসগুলাকে উদযাপন করছি বাংলাদেশের মাটিতে একজন মুসলিমের জন্য কোনো দিবস ইসলামে পালন করা জায়েজ নেই মুসলিম সমাজ বাংলার নাইনটি পার্সেন্ট মুসলিম সমাজ দিবস হিসেবে পালন করবে আল্লাহর পক্ষ থেকে আসা দিবস যেটা আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দিয়েছেন ঈদুল আজহা আর ঈদুল ফেতর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি মদিনাতে গিয়েছেন আসুন একটু মদিনার জীবনের দিকে ফিরে যায় মদিনাতে গিয়ে দেখেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম মদিনাবাসীকে মদিনাবাসীর দিকে লক্ষ্য করে দেখেন মদিনাবাসী দুটি উৎসব পালন করে দুটি উৎসব মেহেরজান আর দুই হলো নওরোজ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এই দুটি উৎসব তাদের পালন করা দেখে বললেন তোমরা এই দুটি দিবসগুলাকে বর্জন করো আর আল্লাহর পক্ষ থেকে আসা দুটি উৎসব তোমাদেরকে খুশি হয়ে দিয়েছেন এক ঈদুল আজহা আর দুই হলো ঈদুল ফিতর তোমরা দুটি উৎসব পালন করবে পৃথিবীতে আর কোনো উৎসব পালন করা যাবে না সেদিন কিন্তু রাসুল সাল্লাম তিনি বলেননি যে তোমরা দুটি উৎসব পালন করবে পাশাপাশি আল্লাহ খুশি হয়ে দুটি উৎসব দিয়েছেন ওটাও পালন করবে একথা বলেননি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি বললেন আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ তোমরা দুটি উৎসব পালন করবে আর তোমরা যে উৎসব পালন করছো মেহেরজানা নওরোজ এগুলাকে বর্জন করো ছুড়ে ফেলে দাও তিনি বললেন বর্জন করতে সেটাকে রেখে দিতে নয় আর আজকে আমরা সেই ইসলামের নির্দেশগুলাকে ধুলায় লণ্ঠিত করে আমরা ইহুদি খ্রিস্টান থেকে একটা উৎসব থার্টি ফার্স্ট নাইট চোদ্দোই ফেব্রুয়ারি বিভিন্ন উৎসব পালন করে আমরা আমাদের ইমানগুলাকে একে একে কুড়ে কুড়ে ফেলে দিচ্ছি শয়তানের ধোকায় পড়ছি আর আল্লাহর নির্দেশগুলাকে অবমাননা করছি আরব দেশের কোনো এক ছেলেকে আপনি বলেন তুমি ওখানে মাথা নত করে ফুল দাও আরব দেশের কোনো ছেলেকে বলেন মাথা নত করে ওখানে ফুল দাও আরব দেশের সে ছেলেটি বলবে জি না লাহ আমি ওখানে মাথা নত করবো কেন এটা শিরিক আরব দেশের ছোট্ট সাত থেকে আট বছর একটি বাচ্চা যদি শিরিক সম্পর্কে অবগত হতে পারে শিরিক সম্পর্কে জানতে পারে আপনার মেয়েকে যখন আপনি স্কুলে পাঠাচ্ছেন বয়স বিশ বছর বয়স পনেরো বছর তার কি মাথা নত করছে একটা খাম্বার কাছে এটা কি শিরিক নয় সেই বাচ্চাকে কি আপনি অবগত করতে পারেন না একটা পিতা হিসাবে আপনি আপনার সন্তানকে পাঠাচ্ছেন সিঁড়িকে উৎসব পালন করতে সে মাথা নত করছে খাম্বার কাছে আর আরব দেশের একটা সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে কিন্তু সুন্দরভাবে এটা বলবে লাহলা কুয়াতাল্লাবিল্লা এটা কখনো আমি পালন করতে পারবো না তাহলে আজকে আমরা বাংলার মুসলিম সমাজ আমরা কি করছি বাংলার মুসলিম সমাজ ইহুদি খ্রিস্টান থেকে ছুড়ে ফেলে দেওয়া কালচারগুলোকে অনুসরণ করছি আর আল্লাহ নির্দেশগুলোকে অবমাননা করছি এই ভালোবাসা দিবস কোথা থেকে আসলো ভালোবাসা দিবস এসেছে দুই দুইশো সত্তর খ্রিস্টাব্দে ইটালে রোমে একটা খ্রিস্টান পাদ্রে ছিল সে খ্রিস্টান পাদ্রির কাজ ছিল সে খ্রিস্টান পাদ্রির টার্গেট ছিল নারী এবং বিভিন্নভাবে অপকর্ম করা বিভিন্ন নারীর সাথে লিপ্ত হওয়া সে বহু নারীর সাথে লিপ্ত হয়ে ধর্ষণ করেছে বহু নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে ইতালি রোমে ইতালির সরকার রোম দায়িত্বশীল সরকার তার এই কুকর্মগুলাকে মেনে না নিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করল তার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে তখন যখন তাকে হত্যা করেছে সেই ইটালির রোম সরকার তাকে হত্যা করার কারণে একশো থেকে দুইশো বছর পরে সে খ্রিস্টান পাদ্রী তারা ভুলে যায়নি তার মৃত্যুর দিন চোদ্দোই ফেব্রুয়ারি এটা তারা ভুলে না গিয়ে চমৎকারভাবে এটা একটা সুন্দর করে দিবস পালন করে দিল যে ইটালির রোম যে পাদ্রে ছিল এই পাদ্রের নাম ছিল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন কত সুন্দর করে কত চমৎকার করে জিনায় লিপ্ত হয়ে ধর্ষণে লিপ্ত হয়ে বহু নারীকে বহু নারীর ইজ্জতগুলাকে হরণ করে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল ফাঁসিতে চড়ানো হলো এটা নিরম সরকার এই ভ্যালেন্টাইনকে আমরা অন্তর স্থান দিয়ে এই দিবসকে আমরা পালন করছি তাহলে আমরা কি খ্রিস্টানদেরকে সহযোগিতা করছি না এই দিবসকে পালন করার মধ্য দিয়ে স্পষ্টভাবে আমরা খ্রিস্টানকে সাপোর্ট করে খ্রিস্টানকে আমরা সাপোর্ট করে আমরা এই দিবসকে পালন করছি ঠিক পাশাপাশি আমরা কি করছি আজকে স্পষ্টভাবে লক্ষ্য করলে আমরা প্রমাণ পেয়ে যাব যে আমরা এই দিবস শুধু পালন করা নয় পাশাপাশি আমরা এই দিনে কত ভালোবাসা হিসাবে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমরা এটাকে মেন সাবজেক্ট হিসাবে মনে করছি ভালোবাসবে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মায়ের সাথে বাপের সাথে একে অপরের প্রতি ভালোবাসা আদান প্রদান করবে ইসলামিক মাধ্যমে কিন্তু এটা কিন্তু ইসলামিক মাধ্যমে ভালোবাসা আদান প্রদান হয় না একজন ছেলে যুবক একজন যুবতী মেয়ে না হলে এই দিবসকে আমরা পরিপূর্ণ মনে করি না বাংলাদেশে এই ভ্যালেন্টাইন ডে আমরা কিভাবে নিয়ে আসলাম বাংলাদেশে আপনার কাছে প্রশ্ন বাংলাদেশে আমরা এই দিবসকে কি বলি ভালোবাসা দিবস এর কি ইংরাজি আছে নেই এর ইংরাজি নেই এর এই দিবসকে বহির্বিশ্বে পালন করে ভ্যালেন্টাইন ডে নামে এটা কিন্তু একটা ব্যক্তি ছিল আজকে আপনি ভ্যালেন্টাইন কে ছিলেন তার বাড়ি ছিল কোথায় কীভাবে হত্যা করা হয়েছে আজকে আপনি আপনার ফোনে আপনার হাতে টাচ ফোন আছে আপনার ফোনে নেট আছে আপনি একটু ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন লিখে গুগলে সার্চ দিন আপনি স্পষ্টভাবে পেয়ে যাবেন যে কে ছিল এই ভ্যালেন্টাইন কী জন্য তাকে হত্যা করা হয়েছে কেন তাকে হত্যা করা হলো আপনি বিস্তারিত পেয়ে যাবেন আর এই ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে নিয়ে এসেছে নব্বইয়ের দশকে যাই যাই দিন পত্রিকা সম্পাদক যাই যাই দিন পত্রিকা সম্পাদক এই ভ্যালেন্টাইন ডেকে বাংলাদেশে ভালোবাসা দিবস বলে নব্বইয়ের দশকে এই বাংলাদেশে আমদানি করলো আমদানি করে আজকে আমরা মহা আঞ্জাম দিয়ে মহা আনন্দের সহিত আমরা এই দিবসকে পালন করছি কিন্তু একবার বিবেচনা করলাম না এই দিবসটা কেন কোথা থেকে এসেছে জাইজাদিন পত্রিকার সম্পাদক নাস্তিক মুসলিমকে ইমান নষ্ট করার জন্য যুবক যুবতী একত্র জিনায় লিপ্ত হয়ে ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জাইজাদিন পত্রিকার সম্পাদক নব্বই দশকে বাংলাদেশে আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ধাবিত করল আর মুসলিম যুব সমাজ সেই চক্রে পড়ে তার ইমানকে ঠিকই বিক্রি করে দিল ইস আমরা একবার বিবেচনা করলাম না একবার ভেবে দেখলাম না যে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসুলকে কিন্তু সেই ভালোবাসা আমরা ভালোবাসছি যুবক যুবতী একত্রে মিলিত হওয়ার মাধ্যমে একটি মাত্র দিন চোদ্দোই ফেব্রুয়ারি তাও আমরা মিলিত হচ্ছি অবৈধভাবে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আমরা একে অপরে মিলিত হচ্ছি আমরা এক পারও বিবেচনা করলাম না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে কি না মান্তাসাব্বাহাবি কৌমিন ফাহুয়া যে জাতি অন্য কোনো জাতির আদর্শ অনুসরণ করবে যে জাতি অন্য কোনো জাতির আদর্শ অনুকরণ করবে সে তাদের তলভুক্ত হয়ে যাবে প্লিজ ভাই আপনি যে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করছেন বিশ্বাস করুন এই চোদ্দোই ফেব্রুয়ারি এটা আপনার নয় এই চোদ্দোই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের আমি আপনাকে নিয়ে খুব ভয় পাচ্ছি আমি আপনাকে নিয়ে খুব ভীত সশস্ত্র হচ্ছি আপনি মুসলমান মুসলিম ভাই আমার আমি আপনাকে ভালোবাসি ভালোবেসে আমি আপনাকে বলতে চাচ্ছি মান যে জাতি অন্য জাতির আদর্শ অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায় আপনি চোদ্দই ফেব্রুয়ারি থার্টি ফার্স্ট নাইট আরও যত দিবস রয়েছে এগুলা পালন করে ইহুদি খ্রিস্টানদের খাতায় নাম লিখিয়ে কিয়ামত দিন আল্লাহ আপনাকে তাদের সাথে তুলবেন আপনার আমলগুলা সব বরবাদ হয়ে যাবে মুসলিম হয়ে আমি খুব ভয় পাচ্ছি আপনাকে নিয়ে সেদিন যদি আপনার পরিণতি কিয়ামতের মাঠে কঠিন ভয়াবহ হয় তাহলে কি হতে পারে আমি আপনাকে নিয়ে চরম আকারে ভয় পাচ্ছি সেদিন যদি আল্লাহ আপনাকে ইহুদি খ্রিস্টানদের সাথে তোলেন তাহলে কি হতে পারে আজকে বহু যুবক ভাইকে দেখা যায় একে অপরের সাথে মিলিত হয়ে জিনার খাতায় নাম লেখাচ্ছেন এটা কিভাবে সম্ভব অসম্ভব এটা কখনো আমাদের আদর্শ হতে পারে না আমাদের আদর্শ হবে আমাদের অনুসরণ হবে কোরআনের দেখানো পথ অনুযায়ী কোরআন আমাদের কি নির্দেশ দিয়েছে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাম কি নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আমাদেরকে পালন করতে হবে বাংলাদেশের সংবিধান তিহাত্তরের সংবিধান প্রথম যে সংবিধান উনা উনিশশো সালে প্রথম যে সংবিধান ছিল আর আজকের এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান ১৬ বার সংশোধন হয়েছে বাংলাদেশের সংবিধান যে সংবিধান বাংলাদেশের জন্যই একজন সাধারণ মানুষ কিন্তু সে সংবিধান পরিবর্তন করতে পারবে না পরিবর্তনের জন্য এখানে দায়িত্বশীল কিছু লোক রয়েছেন যারা কিছু লোক বাংলাদেশের সকলে কিন্তু সংবিধানের পরিবর্তনের কোনো ক্ষমতা রাখে না কিছু লোকের ক্ষমতা আছে এই সংবিধান পরিবর্তন করা ষোলো বারে সংবিধান পরিবর্তন করা হয়েছে কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একজন মুসলিম কিভাবে জীবন পরিচালনা করবে একজন মুসলিম কিভাবে তার পরিবার পরিচালনা করবে একজন মুসলিম কিভাবে তার সমাজ পরিচালনা করবে একজন মুসলিম কিভাবে তার নিজের যে জীবনকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত পরিচালনা করবে আমার আল্লাহ সুবাহান হওয়া তালা চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে পাঠিয়ে দিয়েছেন কোনো বার পরিবর্তন হয়নি একটি বারের জন্য পরিবর্তন হয়নি পরিবর্তন হবেও না কখনো আমাদের আগ পর্যন্ত আর বাংলাদেশের সংবিধান ষোলো বার পরিবর্তন হয়েও আজকে আমাদের মাঝে যেভাবে সংবিধান মানছে অনুকরণ করছে এই সংবিধানকে যেভাবে মানুষ জোরালোভাবে মূল্যায়ন করে বাংলাদেশের সংবিধানকে তার কাছে মাথা নত করে তার কাছে যেভাবে শপথ নেয় যদি একজন মুসলিম যদি আল্লাহ সংবিধানের কাছে মাথা নত করত কিভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন আজকে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো আল্লাহ নির্দেশ মানবে সোনার বাংলাদেশে পরিণত হবে আল্লাহ নির্দেশকে মূল্যায়ন করবে শোনার মানুষে পরিণত হবে আল্লাহ নির্দেশকে ফলো করবে আল্লাহ সুবাহানহতালা তাকে দুনিয়া আখিরাতে মূল্যায়ন করবেন আর আপনি আল্লাহ নির্দেশকে ধুলায় লুণ্ঠিত করে দিয়ে আল্লাহ নির্দেশগুলাকে বর্জন করে আল্লাহ নির্দেশগুলাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি ইহুদি খ্রিস্টান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া আদর্শ মূল্যায়ন করছেন বাংলাদেশ আপনাকে যেভাবে বলছে আপনি সেভাবে মূল্যায়ন করছেন আপনার নিজের অন্তরের কাছে প্রশ্ন করুন আপনি যার শক্তিতে চলছেন আপনি যে আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন যে আল্লাহ আপনাকে হাত পা পরিপূর্ণ করে দিয়েছেন সে আল্লাহ নির্দেশগুলাকে অবমাননা করছেন কিয়ামতর মাঠে এই আল্লাহ সুবাহান হওয়া তালা কীভাবে আপনাকে তুলবেন প্লিজ ভাই আমি আপনাকে অনুরোধ করছি আমি আপনাকে খুব বেশি অনুরোধ করছি আপনার এই চলাফেরা যেন আল্লাহর নির্দেশ মোতাবেক হয় আল্লাহর নির্দেশে বিপরীত হলে কোনো দিন কিয়ামতের মাঠে ছাড় পাওয়া যাবে না অসম্ভব ছাড় পাওয়া আর যদি আল্লাহ নির্দেশগুলাকে অবমাননা করে চলাফেরা করে আপনি নিজেকে সফল মানুষ মনে করেন আপনি মনে করবেন কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে হতে পারে আল্লাহ নির্দেশ অবমাননা করার কারণে আপনি দুনিয়াতে সফল আপনি দুনিয়াতে বড় মানুষ সম্মানী মানুষ টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে আপনি নিজেই একটা ক্ষমতাশীল মানুষ কিন্তু আল্লাহর কাছে ছাড় পাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি সাহাবাদার দিকে লক্ষ্য করুন তারা চালাছিল জান্নাত পাগল তাদের টার্গেট ছিল কীভাবে জান্নাত পাওয়া যায় তাদের টার্গেট ছিল কীভাবে জান্নাতের অধিবাসী হওয়া যায় আর আজকে আমরা দুনিয়ার এই দিবসগুলা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ ফুর্তিগুলাকে আমরা মেন সাবজেক্ট মনে করছি আর আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকছি আমরা কিয়ামতের মাঠকে কঠিন করে নিচ্ছি জান্নাত থেকে দূরে থাকছি জাহান্নাম আমাদের জন্য সুন্দর করে একেবারে ডাইরেক্ট সুন্দর করে একটা পথ তৈরি করে নিচ্ছি এক সাহাবি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পায়ে পানি ঢেলে দিয়েছেন আল্লাহ রসুল বললেন তুমি আমার কাছে কিছু চাও রাসুল সাল্লাহ সাল্লাম বলা মাত্রই সাহাবা বললেন ইয়া রসুল্লাহ আপনি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বললেন না তুমি অন্য কিছু চাও সাহাবা বললেন না ইয়া রসুল্লাহ আপনি বলেছেন আমি এটাই চাই আল্লাহ রসুল আবার বললেন না তুমি অন্য কিছু চাও সাহাবা বললেন ইয়া রসুল্লাহ যেহেতু আপনি বলেছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সাহাবারা ছিল জান্নাত পাগল সাহাবারা ছিল জান্নাতের প্রতি ভোগ বিলাসিতা সাহাবারা ছিল কিভাবে জান্নাত পাওয়া যায় কোন আমলে জান্নাত পাওয়া যায় কোন আমলে আল্লাহকে খুশি করার মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে জাহান্নাম থেকে দূরে থাকা যাবে আর আজকে আমরা দুনিয়ার সুখ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়ার উৎসব দুনিয়ার বিভিন্ন উৎসবগুলোকে পালন করছি আজকে ভিডিওটা যারা দেখছেন অনেক ভাই আছেন জন্মদিন পালন করেন জন্মদিন পালন করা তো আপনার জন্য জায়জ নয় জন্মদিন জন্মদিন মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা এটা মুসলিমের জন্য কোনো দিন জায়জ নয় আমি তো বলেই দিলাম একজন মুসলিম পালন করবে দুটি মাত্র উৎসব একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর এই দুটি উৎসব ব্যতীত একজন মুসলিম আর কোনো উৎসব পালন করতে পারে না একজন যুবক একটা যুবতী যখন একাত্তরে চোদ্দই ফেব্রুয়ারি দিন মিলিত হচ্ছে তারা জিনায় লিপ্ত হচ্ছে আমি তাদেরকে বলি রাসুল সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যদি কোনো নারী স্পষ্ট বইটা যদি কোনো নারী কোনো পুরুষ যদি একত্রে মিলিত হয় তৃতীয় জন হলো শয়তান তাদেরকে উস্কানি দেয় জিনার কাছে লিপ্ত হতে তারা তো এক তারা তো জিনা করছে একে অপরের সাথে মিলিত হয়ে তাদের তাইহিক সম্পর্ককে শয়তান উস্কানি দিতে থাকে যে তোমরা আরও বেশি কাছে যাও আরও বেশি কাছে যাও একটা যুবক যুবতী যখন গোপনে একত্রে মিলিত হয় তৃতীয় জন হয়ে যায় শয়তান তাহলে কিভাবে আপনি একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করে দুনিয়াতে জিনার কারখানায় পরিণত করছেন রাসুল সাল্লাম বলছেন যদি কোনো যদি কোনো নারী ও কোনো পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে আল্লাহ সুবাহানা তালা চারটি পাপ তার জন্য লিখে রেখে দিয়েছেন চারটি বিপদ তার উপর আসবেই এক নম্বরে বিপদ তার কলেরা হবে দুই মহামারী হবে তিন নম্বরে আল্লাহ তাকে ভিক্ষুক বানিয়ে দিবেন আর চার নম্বরে আল্লাহ তার দোয়া কবুল করবেন না তাহলে চোদ্দই ফেব্রুয়ারির দিন যারা একত্রে মিলিত হচ্ছে জিনার কারখানায় পরিণত করছে এদের কি কখনো কোনো দিন কল্যাণ আসতে পারে এদের কি কখনো আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে পারে অসম্ভব কোনো দিন তাদের বরকত আসতে পারে না কিভাবে তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বরকতের আশায় আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ কি কখনো আমার দোয়া কবুল করবেন অসম্ভব কোনো দিন হতে পারে না আল্লাহ স্পষ্টভাবে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সবগুলোকে স্পষ্ট করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন চারটা বিপদ চলে আসবে এক নম্বরে কলেরা হবে দু নম্বরে মহামারী হবে তিন নম্বরে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না চার নম্বরে তাদেরকে ভিক্ষুক বানিয়ে দেওয়া হবে তাহলে আপনি গভীর রাতে উঠে যদি আল্লাহর কাছে দোয়া করেন আর অপর দিকে যদি জিনায় লিপ্ত হন আল্লাহ কাছে দোয়াও করবেন অপর দিকে জিনা চলমান থাকবে অপর দিকে আপনার মেয়ে জিনা বা বিচার করবে কিভাবে সম্ভব আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনি আপনার মেয়েকে যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন যে ভার্সিটিতে পাঠাচ্ছেন আপনার মেয়ে পড়তে পারে অক্সফোর্ডে আপনার মেয়ে পড়তে পারে আপনার ছেলে পড়তে পারে বুয়েটে আপনার ছেলেও মেয়ে পড়তে পারে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ছেলে মেয়ে পড়তে পারে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে পড়তে পারে বিশ্বের যে কোনো বড় কোনো ভার্সিটিতে পড়তে পারে বটে আপনার ছেলে মেয়ে বড় ডিগ্রিদের হতে পারে বটে কিন্তু আল্লাহর কাছে সম্মানীয় হবে যখন আল্লাহ নির্দেশগুলোকে মূল্যায়ন করবে আপনার ছেলে মেয়ের মধ্যে আল্লাহ নির্দেশ নেই আল্লাহ নির্দেশ মূল্যায়ন নেই পৃথিবীর যত বড় ডিগ্রি নিয়ে আসুক না কেন পৃথিবীতে তার মূল্য হতে পারে আল্লাহর কাছে তার এক পয়সা মূল্যায়ন নেই আল্লাহ নির্দেশ ফলো করবে আল্লাহ সুবাহানহতালা তাকে ভালোবাসবেন আল্লাহ নির্দেশকে মূল্যায়ন করবে না কোনো দিন কোনো দিন কোনো প্রকারে আল্লাহর পক্ষ আল্লাহর কাছে সে সম্মানী হতে পারে না ভাই যুবক ভাই যুবতী ভাই আমি তোমাকে বলছি রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহকে খুশি করতে ভালোবাসে আবার আর আবার তাদের ভালোবাসাগুলোকে ছিন্ন করে আল্লাহকে খুশি করার জন্য তাহলে এখন আপনি বলুন একটা নারীর সাথে আপনি মিলিত হচ্ছেন জিনার গল্প করছেন একটা নারীর সাথে আপনি ফোনে গল্প করছেন একটা নারীর সাথে আপনি গভীর রাতে উঠে আপনি জিনার গল্প করে আপনি আপনার স্থান থেকে দিনের বেলা আবার তাদের সাথে মিলিত হয়ে একে অপরের সাথে জিনার কারখানায় লিপ্ত করছেন আপনি এখন বলুন আল্লাহকে আপনাকে এই ভালোবাসাকে মূল্যায়ন করবে কোশ্চিন কালো আল্লাহ আপনাকে ভালোবাসা মূল্যায়ন করবে না অতএব অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করুন চোদ্দোই ফেব্রুয়ারিতে আপনার মেয়ের জন্য কোনোদিন বাহিরে না দেয় আপনি পিতা হিসেবে অযোগ্য আপনি পিতা হিসেবে অশিক্ষিত আপনি পিতা হিসেবে বর্বর আপনি পিতা হিসেবে দায়ুস যদি আপনার মেয়ে বাড়ি থেকে বের হয় আপনার ছেলে যদি অবৈধ সম্পর্কের কারণে বাড়ি থেকে বের হয় আপনার ছেলে মেয়ে চলবে আপনার কথাই আপনার সন্তান চলবে আপনার কথাই লোকমান হাকিম যদি তিনি তার ছেলে ও মেয়েকে তার ছেলেকে লোকমান হাকিম যদি বলতে পারেন ইয়া বোনাইয়া এ ছেলে শোনো জোরালোভাবে তিনি বলছেন আমি বাপ আমি তোমাকে বলছি আমর বিল মারুফ অনেহিয়ানের মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো লোকমান হাকিম বহু উপদেশ দিয়েছেন তার সন্তানকে আর আল্লাহ সেই উপদেশগুলাকে খুশি হয়ে আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে চলে আসছেন তাহলে আপনি আপনার স্থান থেকে বাপ হিসাবে অযোগ্য আপনি বাপ হিসাবে দায়ুস আপনি বাপ হিসাবে আপনি বেহা আপনি অসভ্য বর্বর আপনি আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন না যতক্ষণ পারেন আপনি আপনার ছেলেকে মেয়েকে শিক্ষা দিন আপনি কিছুই বলেন না আপনি আপনার ছেলেকে মেয়েকে ছেড়ে দিয়েছেন আপনার ছেলে মেয়ে অপরাধে লিপ্ত আছে আপনি কিছুই বলছেন না আপনি চোখের সামনে অপরাধ করছে আপনি আপনার ছেলে মেয়েকে পিটিয়ে সাইজ করুন শিখবেই শিখতেই তাকে হবে তাকে দিনের পথে আসতেই হবে আপনি আপনার ছেলে ও মেয়েকে সাত বছর বয়সে সলাতের নির্দেশ করুন আপনি আপনার ছেলে ও মেয়েকে বারো বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করান পনেরো বছর বয়সে আপনি আপনার ছেলে ও মেয়েকে জোরালোভাবে সলাত নির্দেশ করুন না হলে তাকে বাড়ি থেকে পরিত্যাগ করুন আপনার ছেলে মেয়েকে সাত বছরে সলাতে নির্দেশ নেই বারো বছরে সলাতে নির্দেশ নেই পনেরো বছর বয়সে সলাতে নির্দেশ নেই বিশ বছর বয়সে আপনার ছেলে মেয়ে অপরাধ করে ফেলেছে জিন ব্যবসায় লিপ্ত হচ্ছে এর প্রত্যেকটা পাপের ভাগ আপনাকেই নিতে হবে আপনার ছেলে মেয়ে অপরাধ করেছে আপনি বলছেন তুমি বাড়িতে আসলে তোমাকে পিটিয়ে সাইজ করব তুমি আমাকে গ্রামে অপমান করেছো তুমি আমাকে আমার বাড়ির পাশে প্রতিবেশীর কাছে অপমান করেছো আমি তখন বলি আগে আপনার সন্তানকে আপনার মেয়েকে ছেলেকে পিটানো পূর্বে আগে আপনাকে পিটাতে হবে আপনি বাপ হিসাবে অযোগ্য বাপ হিসাবে দায়ুস আপনি আপনার ছেলে মেয়েকে সৎ সুশিক্ষা আপনি দিয়ে গড়ে তুলেননি আজকে আপনার ছেলে মেয়ে তো অপরাধ করবেই এটাই স্বাভাবিক আগে আপনাকে পিটাতে হবে আমি চাচ্ছি না বলছি না আপনাকে পিটানোর কথা আমি বলতে চাচ্ছি আপনার ছেলে ও আপনার মেয়েকে যথাযথ নসিহাত করে যথাযথ শিক্ষা দিয়ে গড়ে তুলুন তাহলে দেখবেন একদিন এই সমাজ এই পরিবার এই গোটা জাতি একদিন ইনশাল্লাহ পরিবর্তন হবে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে ঘর বন্দি করুন শিকলে আটটা দিন আর যুবক ভাই যুবতী ভাই তোমাকে বলছি তুমি তোমার স্থান থেকে আল্লাহকে ভয় করো আল্লাহকে পরিপূর্ণ ভয় করো তোমার জৈবন বয়সের কৈফাত কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে তোমার জৈবন বয়সের প্রত্যেকটা হিসাব তোমাকে দেওয়া লাগবে তুমি তোমার জৈবনকাল কোন পথে ব্যবহার করেছো তুমি তোমার অর্থ গার্লফ্রেন্ডের কাছে ব্যবহার করেছো তুমি তোমার সময় কোন পথে ব্যয় করেছো এর কৈফাত কিন্তু তোমাকে আল্লাহর কাছে দিতে হবে তাছাড়া এক পাও তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে না তুমি কিন্তু আল্লাহর কাছে কৈফাত যখন দিতে হবে এটাকে ভয় করো আলিয়া ওমন আখতিমু আলা আফওয়াইহিম বা তুকাল্লিমুন আইদিহিম বা আর আরজুল বিমা কানু সেবন সেদিন কিন্তু তোমার মুখকে বন্ধ করে দিবে তোমার হাতকে বলবে কথা বলতে তোমার পাকে কথা বলতে বলবে তোমার চক্ষু কথা বলবে তোমার বা কথা বলবে তোমার বিরুদ্ধে সব কিন্তু সাক্ষ্য দিবে আজকে বাংলাদেশের মাটিতে জিনা ব্যবসাটা পরিপূর্ণ আজকে বাংলাদেশের মাটিতে শুধু চোদ্দই ফেব্রুয়ারির দিন জিনা বিচার হয় না প্রতিনিয়ত যেন জিনা বিচার হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও প্রশাসনকে অবগত করতে চাই যে সমস্ত এলাকাতে জিনা ব্যবচার হচ্ছে ওই সমস্ত এলাকা থেকে এ সকল যুবক যুবতীকে ধরে নিয়ে ঢাকার রাজপথে বাংলার রাজধানী ঢাকার রাজপথে গর্ত খুঁড়ে লাখো মানুষের সম্মুখে এই যুবক যুবতীকে ঈদ ঢেল পাটকেল মেরে মেরে ফেলে দিতে হবে বাংলাদেশে কোনোদিন ইনশাল্লাহ চীনা হবে না ইফটিজিং আইন আর বাস্তবায়ন করা লাগবে না এদের জন্য বাড়তি কোনো প্রশাসনের ব্যবস্থা করা লাগবে না ইডেল পাটকেল মেরে যদি মেরে ফেলে দেওয়া হয় আর যদি বলা হয় কোনো যুবক যুবতী একত্রে হলে তাকে আইনের আশ্রয় তাকে আইনের আওতা নেওয়া হবে কোনো যুবক যুবতী জিনা লিপ্ত হলে ধরা পড়লে এই যুবক যুবতীকে ইট ঢেল পাটকেলে মেরে মেরে ফেলতে হবে হতে পারে সে অমুক নেতার ছেলে হতে পারে সে অমুক প্রশাসনের ছেলে হতে পারে অমুক অর্থশালীর ছেলে হতে পারে অমুক ব্যবসায়ী ছেলে যেই হোক না কেন সে যদি গরিবের ছেলে হয় তাকে আইনের আওতায় নিয়ে ব্যবস্থা করা হবেই এটাই যদি বাংলাদেশ আইন হয় দ্বিতীয় দিন ইনশাল্লাহ জিনাই এবং অবৈধ সম্পর্কে আর কেউ মাঠে নামার সাহস পাবে না আর এই মাঠে সাহস পাবে না ইনশা আল্লাহ আর এই আইন বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশ ইনশা আল্লাহ শান্তির দিকে ফিরে আসবে আসুন আজকের নসিহাতগুলাকে যুব সমাজ অনুসরণ করে অনুকরণ করে শান্তির দিকে চলে আসুন আর অবৈধ সম্পর্কগুলাকে বর্জন করে আল্লাহকে ভয় করুন আল্লাহ সে তৌফিক দান করুন আমিন সুবাহানক আল্লাহমা বেহামদিকা আসাদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ